কিতাবের মধ্যে লেখেন হাসেম মাত্র পঁচিশ বছরে উনি ইন্তেকাল করলেন তাহলে একজন মানুষ পঁচিশ বছরে ইন্তেকাল করলে তাহলে সে কত ছোট বয়সে এতগুলো অবদান রাখতে পেরেছেন হাসেম উনি মক্কার ভিতরে নিয়ম চালু করলেন মক্কার মানুষেরা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বাণিজ্য করার জন্য যেত হাসেম বললেন আমি ঘোষণা দিলাম আমার কোরাইশ বাণিজ্য যারা করে বণিকেরা তোমরা বছরে দুইবার শুধুমাত্র বাণিজ্যের জন্য বাহিরে যাবা বিক্ষিপ্তভাবে তোমরা বাহিরে দেশে ব্যবসার জন্য যেতে পারবে না একটা বাণিজ্য হবে গরমকালে আরেকটা বাণিজ্য হবে শীতকালে তিনি বিধান করলেন গরমকালে কোরাইশের বণিকরা সিরিয়া দেশে তারা গমন করবে এবং তারা সেখান থেকে বাণিজ্য পণ্য নিয়ে আসবে আর শীতকালে তারা এমনে যাবে সকলে একসাথে এমন গমন করবে কুরাইশের জন্য দুটি সফর একটা হচ্ছে সাইফ গ্রীষ্মকালীন আর একটা হচ্ছে শীতকালীন আল্লাহ রব্বুল আলমিন হাসেমের এই সিদ্ধান্তকে কোরআন পাকের একটা সূরাতে সুন্দর করে বর্ণনা করে বলেন লিইলাফি কুরাইশ লিইলাফি কুরাইশ কুরাইশের অতি আগ্রহের কারণে ইলাফিহিম রিহলাতাশ-শীতাই ওয়াস-সাইফ আল্লাহ পাক বলেন কুরাইশরে তাদের চাহিদার কারণে তাদের অতি আগ্রহের কারণে তারা দুটি জায়গাতে ভ্রমণ করে দুইটা সময়ে দুইটা মৌসুমে দুইটা ঋতুতে একটা হলো রেহেলাতা শীতাই আর একটা হচ্ছে রেহেলাতা সাইফি একটা হচ্ছে শীতকালীন ভ্রমণ আর একটা হচ্ছে গ্রীষ্মকালীন ভ্রমণ আল্লাহ পাক সেই ভ্রমণের কথা কোরআনের সৌরা নাজিল করে আর ওই সৌরার নামও রেখেছেন কোরাইশ উচ্চাবাস দিয়ে বলুন সুবাহ আল্লাহ পাক সৌরাই কোরাইশে যে দুটি ভ্রমণের কথা বলেছেন এটা হচ্ছে আব্দুল মুক্তালিবের বাবা হাশেমের সেই যেই দুটি ভ্রমণ তিনি তার গুত্রের আমাদের জন্য লিখে দিয়েছিলেন ওই দুটি বমানের কথা বলেছিলেন আল্লাহ পাককে বললেন তোমরা যে দুটি ঋতুতে দুটো বাণিজ্য কাফেলা নিয়ে দুটি রাষ্ট্রে ভ্রমণ করো এটা ছিল তোমাদের উপরে আল্লাহর মহান নিয়ামত উচ্চাবাস যে বলুন সুবাহ আল্লাহ পাক বলেন সুতরাং যিনি তোমাদেরকে এই দুটি ঋতুতে দুটি বমন নিয়ামক দান করলেন এই জন্য এই কাবা শরীফের প্রভু এই কাবা শরীফের মালিকের তোমরা এবাদত করো সমস্ত মূর্তির পূজা তোমরা ছেড়ে দাও আর তিনি হচ্ছেন এমন সত্তা তিনি যখন তোমরা ক্ষুধার্ত হতে আল্লাহ পাক তোমাদেরকে আহারের ব্যবস্থা করতেন তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন উচ্চাবাস দিয়ে বলুন সুবহানাল্লাহ মক্কার মানুষ যখন খাবারের জন্য কিছু পেত না তখন আল্লাহ পাক হাসেনকে এত বেশি সম্পদ দিয়েছেন তার অন্তরটাকে এত বড় করে দিয়েছেন তিনি ক্ষুধার্ত মানুষকে ডেকে ডেকে খাবার পরিবেশন করতেন উচ্চাবাস দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাযী আতআমা آمنهم من جوع وآمنهم من خوف হাসেমের আগে মানুষ যখন কাফেলা নিয়ে তারা বাণিজ্য ভবনে যেত সেখানে ডাকাতি হতো হাসেন এমন খ্রিস্টান চার করলেন আমরা সবাই একসাথে যাব একসাথে আসব এই সিদ্ধান্তের কারণে তাদের উপর কোনো ডাকাত কোনো লুপ্তরাজ ডাকাত দল তাদের উপর আক্রমণ করতে পারত না আল্লাহ তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ সাফারাইনে লহু লাহু আলাইকুমিহি سفر الشتاء ورهلة الأصياف দুটি ভ্রমণের কথা আল্লাহ পাক সূরায়ে কুরাইশে সেই হাশমের সে আলোচনা আল্লাহ পাক পরোক্ষভাবে গিয়ে গিয়েছেন কিতাবের ভিতরে লেখে হাশেম একদিন মদিনার অলিতে গলিতে হাঁটছিলেন মদিনার বাজারে দেখলেন একজন মেয়ে আসলো ওই মেয়ের আশেপাশে অনেকগুলো খাদেন চাকর চাকরানি অনেক সম্মান মর্যাদা নিয়ে তিনি মার্কেটে আসলেন হাসেমের চোখে পড়ল হাসেম তখন একেবারে বিশ একুশ বছরের যুবক তিনি কোরাইশ গুত্র নেতা মদিনার মধ্যে বাণিজ্য কাফেলা নঙ্গর করছেন মঞ্জিল করছেন হাসেম জিজ্ঞেস করলেন এত আজমতওয়ালা এত আজিম সারাফত মদিনার মানুষ বলল হচ্ছেন সালমা বিনতে আমার উনি হচ্ছেন মদিনার একজন সম্মানিতা একজন সুন্দরী একজন মেয়ে তখন হাসেম তার সম্পর্কে জানতে চাইলেন তখন সেখানে সকলে বলল তিনি হচ্ছেন আসিহা ইবিনে জালাহের ডিভোর্স দেয়া তালাক একজন স্ত্রী তার দুটি ছেলে আছে এক ছেলের নাম ওমর আর একটা ছেলের নাম মাহবর হাসেম বললেন এই মেয়েটা কি বিধবা একজন বিধবা মেয়ে এত সুন্দর করে জীবন যাপন করা এটা তো ভালো না তখন হাসেম ছিলেন এখনো পর্যন্ত কুমারী তিনি কোনো বিবাহ করে নাই তখন তিনি সাথে সাথে এই সালমার বাবার কাছে প্রস্তাব পাঠালেন আর সালমার বাবা এত ইয়াং একজন গুত্র নেতা হাসেমের এত উজ্জ্বল সুন্দর চেহারার অধিকারী এমন একজন ব্যক্তির প্রস্তাব পেয়ে তিনি তো খুশিতে আত্মহারা হয়ে সেই দিনের মধ্যে বিবাহের ব্যবস্থা করে ফেললেন তখন হাসেন ওই মেয়ের সাথে বিবাহ হয় এবং সেখানে কাফেলা সহ সেখানে জাঁকজমক ভাবে সেখানে বিবাহ সম্পন্ন হয় এবং সেখানে আমার নবীর দাদা আব্দুল মুক্তালিব সেখানে তার মায়ের গর্বে তিনি স্ত্রী লাভ করেন উচ্চ আওয়াজ দিয়ে বরং সোহান যখন সেখানে বাচ্চা গর্ব ধারণ করলো তিনি মদিনাই তিনি অনেক বছর রয়ে গেলেন আর মক্কাতে আসলেন না প্রায় চার পাঁচ বছর সেখানে তিনি সময় কাটিয়ে দিলেন আর সেখানে আব্দুল মুক্তালিব মদিনাতে জন্মগ্রহণ করেন আব্দুল মুক্তালিবের আসল নাম হচ্ছে সাইবাতুল হাম আব্দুল মুক্তালিবের আসল নাম কি সাইবাতুল হাম কেন উনি জন্ম জন্ম থেকে মায়ের পেট থেকে তিনি এসেছেন এমন একজন সুন্দর মানুষ বিশেষ করে তার মাতার সামনের একটা চুল ছিল সাদা জন্মগতভাবে সব চুল কালো একটা চুল কি সাদা সেটা মাতার কপালে ঝিকঝিক সেটা নূর চমকাত আর সকলে তার চেহারার দিকে তাকাতে ওই চুলের দিকে মানুষের নজর যেত এই জন্য ওনার নাম দিয়েছে সাইবাতুল খান উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আব্দুল মুতালিব মদিনার জন্য একজন আল্লাহর মহান দান এত সুন্দর শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে মানুষ অবাক হয়ে গেছে কিছুদিন পর হাসিম মদিনাতে ইন্তেকাল করে বাণিজ্য কাপেলার এক মাস পথে ইন্তেকাল করে হাসিম সেখানে সমাধিস্থ হয়ে যান আর হাসিমের আরেকজন ভাই ছিল তার নাম ছিল মুক্তালিফ তার নাম ছিল কি মুক্তালিফ আর মুক্তালিফ হচ্ছে সাইবাতুল হাম আব্দুল মুক্তালিবের চাচা মুক্তালিফ হাসিমের ভাই মুক্তালিব যখন কিছুদিন পরে আব্দুল মুক্তালিব যখন একটু বড় হলো এবার মক্কাতে চলে যাওয়ার নিয়ত করলেন এবার তারা সমস্ত কাফেলা নিয়ে মক্কাতে চলে আসলেন মক্কাতে প্রবেশ করতেছেন তখন আব্দুল মুক্তালিবের চাষা যে ছিল মুক্তালিব হাসেমের ভাই তার পিছনে আব্দুল মুক্তালিব বসা ছিল তার পরনের কাপড়টা অত সুন্দর ছিল না একদম ময়লা যুক্ত ছিল আর আব্দুল মোত্তালেব বাবাকে হারিয়ে চেহারা মলিন মলিন চেহারা নিয়ে মক্কাতে প্রবেশ করতেছে সমস্ত মক্কার মানুষ আহারান সাহারান করার জন্য কাফিলাকে করার জন্য সকলে সমাবেত হলেন সকলে দেখতে পেলেন পিছনে একজন বালক জামাতে ছিল ময়লার চেহারাটা ছিল মলিন অত্যন্ত সুন্দর ছিল সামনে দেখে একটা চুল সাদা অনেক সুন্দর ছেলে সবাইকে জিজ্ঞেস করলো সবাই জিজ্ঞেস করলো হে মুক্তালি তোমার পিছনে এত সুন্দর বালক বালকটাকে তার যে বাতিজা সেটা তিনি পরিচয় না দিয়ে সকলকে তিনি বললেন ইনি হচ্ছেন আব্দি ইনি হচ্ছেন আব্দি ইনি হচ্ছেন আমার গোলাম ইনি হচ্ছেন আমার দাস সুবাহ বললেন না তাহলে মুক্তালিবের দাস এটার আরবি হচ্ছে আব্দুল মুক্তালিব মুতালিবের দাসের আরবি কি হবে আব্দুল মুতালিব তখন থেকে যে নাম পড়ে গেছে সাইবাতুল হামদুল্লার কেউ চিনে না তখন থেকে তার নাম প্রচার হয়ে গেছে প্রসিদ্ধ হয়ে গেছে আব্দুল মুতালিব আর তিনি হচ্ছেন আমার নবীর আপন দাদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ